প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষাবু আলী ওসালামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি যে বিষয়টি সুরাতুল ফাতিয়া প্রসঙ্গে বাংলাদেশের একজন আলোচক স্বনামধন্য একজন আলোচক যার নাম মুক্তি শামসুদ্দোহা তিনি বেশ কিছু আলোচনা করেছেন তারা হানাফি মাজহের পক্ষে সুরাতুল ফাতেহা পড়তে হবে না ইমামের পেছনে এ মর্মে বেশ কিছু দলিল প্রমাণ তারা পেশ করেছে কোনো আপত্তি নেই তারা নিজের মাজহের পক্ষে দলিল দিয়ে তারা আমল করছে আপত্তি নেই কিন্তু তারপরেও আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে তিনি আহলুল হাদিসদের বিভিন্ন দলিলকে তিনি কাটাছেড়া করার চেষ্টা করেছেন কাটাছেড়া বলতে যে তিনি আহলুল হাদিসদের দলিল তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন খণ্ডন করতে গিয়ে তিনি বেশ কিছু মিথ্যাচার করেছেন তাদের নিজের মাঝের পক্ষে দলিল তিনি চায় মানে আলোচনা করেছেন আমাদের কোনো আপত্তি নেই সে করতে পারে নিজের দলিল নিজে দিতেই পারে কিন্তু তারপরেও আহলুল হাদিসদের দলিল তিনি খণ্ডন করতে গিয়ে দুটো মানে এমন জঘন্য মিথ্যাচার করেছে আপনারা দেখলেই আপনারা নিজেরা ধরে ফেলতে পারবেন যেটা একটা স্পষ্ট মিথ্যাচার আসেন আমরা সেই মিথ্যাচারটাকে আগে আপনাদেরকে শোনাবো তারপর আপনাদের সামনে শেয়ার করব যে তিনি কেমনভাবে আলোচনাটা করেছে আমরা দেখি তার স্ক্রিনটা নিয়ে আসার চেষ্টা করছি আমরা আজকে ডিসপ্লেতে দেখানো নেওয়ার ছিল তবে হলো না কারণবশত এই জন্যই আপনাদেরকে এখান থেকে আমরা ভিডিওটা শেয়ার করব আপনারা একটু দেখবেন তো যাই হোক আমরা অন করছি

হাদিস নিয়ে আসছে যেহেতু থেকে তারা এই হাদিসটা দেয় জি আমরা থেকে একটা দলিল যে লা আলিম কিতাব যে ব্যক্তি মধ্যে পড়লো না তার নামাজটা হলো না আমরা এই মর্মে যে হাদিসটা পেশ করি হাদিস এই হাদিসকে করতে গিয়ে আলোচক কি বলছে আপনার একটু লক্ষ্য করবেন এবং তিনি এখানে কিছু জালিয়াতি করেছেন মিথ্যাচার করেছেন স্পষ্ট আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন এক মিনিট আজকে একটু নেটওয়ার্কেরও খুব সমস্যা দিচ্ছে তাই আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যারা উস্তাদ যে এই হাদিসটা আসলে কোথায় কোন জায়গার জন্য প্রয়োগ হবে সবসময়ের জন্য জামাতের জন্য নাকি একই পড়ার জন্য আমরা ইমাম বুখারি রহমাল্লাহ তালার উস্তাদ এবং উস্তাদের উস্তাদ থেকে আমরা বক্তব্যটা নিয়ে যাই তাহলে আসুন এই যে পাচ্ছেন এই ত্রিবেদী শরীফের এক নম্বর খন্ডে একাত্তর পৃষ্ঠায় তিনশো বারো নম্বর হাদিস ইমাম আহমদ ইবিন হাম্বুল রহিমহল্লা যিনি ইমাম বুখারি রহিমহল্লার উস্তাজ তিনি বলেন যে আহমদ ফকাল মানা নবী সাল্লাহ আলহি ইমাম আহমদ তিনি বলেন আমার রসুল সাল্লাহ আলহি যে বক্তব্য লা সলাত ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব যে ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ হবেই না যে ব্যক্তি পড়লো তার নামাজই হলো না ইদা কানা ওয়াহদা যখন ওই ব্যক্তি একাকি থাকবে তখন হচ্ছে এই মাসালা অন্য সময়ের মধ্যে না তাহলে আমরা বুঝে নিলাম যে এই ইমাম বুখারি রাহিমহল্লা যে হাদিস নিয়ে আসছেন যে হাদিস নিয়ে আমাদের ভাইরা বক্তব্য দেয় ইমাম বুখারের উস্তাদের বক্তব্য হচ্ছে যখন ওই ব্যক্তি একাকী হবে তখন হলো ওই মাসালা তার মানে যখন একাকী নামাজ পড়ে অথবা যখন মুক্তাদি কোনো নামাজের মধ্যে তার নামাজ ছুটে যায় তখন হচ্ছে তার জন্য এই মাসালা সবসময় তার জন্য এই মাসালা নয় আচ্ছা এখন আসুন ইমাম বুখারির উস্তাদের উস্তাদ কি বলেন ইমাম বুখারের উস্তাদের উস্তাদ হজরত সুফিয়ান ইবনে ওয়াইনা তিনিও একই বক্তব্য দিয়েছেন সেটা আসছে আবুদাউদ শরীফের মধ্যে আটশত বাইশ নম্বর হাদিস মধ্যে একশত এক নম্বর খন্ডে একশো উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনিও বলেছেন সেটা হলো এই যে লা লাম ইয়াকরা কিতাব ফাসাইদান ক্বালা সুফিয়ান লিমা ইউসাল্লি ওয়াহদা যে এই হাদিসের বক্তব্যটা হচ্ছে কখন যে ব্যক্তি একাকীভাবে নামাজ পড়ে সেই ব্যক্তির জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সহি বুখারীর বক্তব্য দিয়ে আমরা বুঝালাম যে যেটা আসলে জামাতে নামাজ পড়া অবস্থার মধ্যে নয় এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি একাকী নামাজ পড়বে তখন তার জন্য উপরন্তু এখানে একটা বিষয় আমরা আমাদের ভাইদেরকে বলবো যে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা বিষয় আমরা বলি সেটা হচ্ছে যে জামাতে আচ্ছা উনি দলিলটা শেষ করেছেন এখন অন্য একটা বিষয় চলে যাবেন তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা দেখেছেন শামসুদ্দোহা সাহেব তিনি আহলুল হাদিসদের পক্ষে একটা যে দলিল আমরা মানে পেশ করি লা সলাত আলিম আল্লাম ইকরবি ফাতেতিল কিতাব যে ব্যক্তি সলাতুল ফাতে নামাজে পড়লো না তার সলাত হলো না এটা আমাদের দাবি চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক সকলকে ইমা পেছনে সরাতুল ফাতিয়া পড়তে হবে এই দলিলের আলোকে যেমনটি ইমাম বুখারি সেহুল বুখারি প্রথম খণ্ড একশো সাত পৃষ্ঠায় একটা অধ্যায় রচনা করেছেন যে ইমাম হোক চাই মুক্তাদি হোক চাই মুনফারিদ হোক তারা সকলেই ইমামে পেছনে পিছনে মুক্তাদি তারাও সলাতে সলাতুল ফাতে পাঠ করবে এ বুঝটা যে শুধু আমাদের বুঝ এমনটা নাই ইমা খুজেমা এ বুঝ বুঝেছেন আমি আমার তাহাকে কি মাজদিস মাসালা চার পাঁচ ছয় তিনটেতে দেখবেন আমি বিস্তারিত আলোচনা করেছি তো এখানে এই বিষয়টা আর আলোচনা শুধুমাত্র তিনি যে খণ্ডন করেছেন আমরা যে দলিল দিচ্ছি যে কিতাব নামাজ নেই এখন আমাদের এই হানাফি দেবন্দি ভাই তাদের একটা দুটো অভিযোগ করেছে প্রথম তারা বলছে যে ইমাম আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ জন্ম একশো চৌষট্টি হিজড়ি মৃত্যু দুশো একচল্লিশ হিজড়ি তিনি বলেছেন যে এই হাদিসটাই একাকি নামাজিদের জন্য এটা মুক্তাদের জন্য খাস নয় শুধু একাকি নামাজিদের জন্য জামাত ভিন একাকি পড়বে এই জন্য দুই তারা একটা দলিল পেশ করছে সুফিয়ান ইবনু ওয়াইনা রহমাহুল্লাহ আল মুতাফা একশো আটানব্বই হিজড়ি তার কল নকল করেছে সোনান আবু দাউদ থেকে যে তিনিও বলেছেন যে এটা একাকি নামাজিদের জন্য এটা সকলের জন্য নয় তাই মুক্তাদির জন্য এ হাদিস নয় তার মানে এই হাদিস থেকে তারা দুটো খণ্ডন করার চেষ্টা করেছে আহলান ওয়া সাহালান তাইকে ধন্যবাদ তারা তাহাকিকে আলোচনা পেশ করতে চাচ্ছে তবে মুক্তি শামসুল দোহা সাহেবকে বলবো যে শাইক আপনি একটা চূড়ান্ত মিথ্যাচার করেছেন একদম মিথ্যাচার করেছেন একটা হাদিসের ইবারত আর একটা হাদিসে লাগিয়ে দিয়েছেন একটা হাদিসের ইবাদত আর একটা হাদিসের মধ্যে হুকুমটা আপনি লাগিয়ে দিয়েছেন এটা খেয়ানত আমরা দেখাবো তার আগে প্রথম আসেন যে সুনান তিরমিজি প্রথম খণ্ড একাত্তর পৃষ্ঠা হাদিস মা তিনশো বারো থেকে তিনি দলিল পেশ করেছেন যে লাস্তালিম আল্লাহ একরবি ফাহাতির কিতাব এখানে ইমাম আহমদ ইবন হাম্মাল রহিমাল্লাহ তিনি বলেছেন এটা একাকি নামাজিদের জন্য বলে থেমে গেছে আমরা বলবো শেখ কে শেখ আপনি যে এতটা পড়লেন আর মাত্র একটা লাইন পড়তে পারলেন না একটা লাইন পড়লে আপনাদের কি সমস্যা ছিল জি আপনি যে কথা বলছেন সন্তিমিতা আছে যে আহমদ ইবিন হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা একাকি নামাজিদের জন্য কিন্তু আর একটা লাইন যদি আপনি নিচে পড়তেন তাহলে তো আমাদের তেলাপ থাকতো না খেয়ানত কেন করছেন পুরোটা পড়েন ইমাম তিরমিজির মন্তব্যটা পুরোটা পড়েন অথবা কমপক্ষে ইমাম আহমদ ইবিন হাম্বাল রাহিমাহুল্লার মন্তব্যটা কমপ্লিট করেন ইমাম আহমেদের মন্তব্য কি ওখানে শেষ ইমাম তিরমিজির মন্তব্য কি ওখানেই শেষ কেন অর্ধেক পড়লেন মানে আপনার নিজের দলিলটা আপনি বের করে নিলেন আর বাকিটা আপনি ছেড়ে দিলেন আপ তো মিনুনাবিবাদিল কিতাবি তাকফিনাবিবাদ আল্লাহ পবিত্র কোন বলছে তারা মানে কিতাবের কিছু অংশ গৃহ অংশ বিশ্বাস করে আর কিছু বিশ্বাসকে অমান্য করে মানে কিছুটা মানবে কিছুটা মানবে না এটা কেন পবিত্র অংশের বাঁকার আয়াত নম্বর পঁচাশিতে আল্লাহ এমনটি বলেছে আপনি অমনটাই করেছেন নিজের দলিল যতটুকু দরকার অতটুক করে কেটে নিয়েছেন বাকিটাকে ছেড়ে দিয়েছেন আসেন আমরা দেখি শুনান তিন মিজি তিনশো বারো নম্বর আপনি যে রেফারেন্স দিয়েছেন সেই রেফারেন্স আসলে কি আছে আমার কাছে একটা শুনান তিন বলতে পারবেন না যেটা ওহাবি লামাঝাবি গ্যার মুকালিদের ছাপা এটা দার্সে উসমানী হাফেজাহুল্লাহ তার উর্দু থেকে এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ থেকে আল কাউসার প্রকাশনী আল কাউসার প্রকাশনী থেকে এটা ছাপিয়েছে হাদিসমা তিনশো বারো এই তিনশো বারোতে সরি তিনশো তেরোতে এসেছে দার্সে তিরমিজির এখানে কলটা কি আছে এখানে সম্পূর্ণ কল উনি বলেননি এখানে গোপন করেছেন কেন গোপন করেছেন এটা উনাকে জিজ্ঞাসা করতে হবে দেখেন আমি পড়ছি তারপর স্ক্রিনশটটা তবে ইমাম আহম্মদ ইবনু হাম্মাল রহমুল্লাহ বলেছেন নবীজির বাণী লা সালাত আলী মাল্লাম ইকরা বিফাতিহাতিল কিতাব একাকি থাকবে তিনি জাবের বিন আবদুল্লাহ রদিয়াল আনহুর এই হাদিস দ্বারা প্রমাণ পেশ করেছেন কারণ তিনি বলেছেন যে সুরাতুল ফাতিয়া না পড়ে একটি রাকাত পড়ল সে নামাজই পড়লো না তবে যদি ইমামের পেছনে থাকে ইমাম আহম্মদ রাহমাহুল্লাহ বলেছেন এবার আসেন আপনার কল ইমাম আহম্মদ রাহমাহুল্লাহ বলেছেন ইনি নবীজির একজন সাহাবি তিনি এই রাবি তিনি লাসলাত আলিমাল্লাম ইকরবি ফাতেহাতিল কিতাব এর ব্যাখ্যা দিয়েছেন যখন মুসল্লি একা হবে তার শর্তেও মানে আপনি অতটুকু পড়েছেন এবার একটুকু আপনার পড়েনি কি বলছে যে তার শর্তেও ইমাম আহম্মদ ইবনু হাম্বাল রহমাহুল্লাহ ইমামের পেছনে কিরাত করাকে পছন্দ করেছেন এবং ইমামের পেছনে হলেও ফাতেয়া তরক মানে ফাতাকে ছেড়ে দেওয়া কে না করার বিষয়টি অবলম্বন করেছেন আপনি এই কলটা কেন নকল করলেন আশ্চর্য হয়ে গেলাম আপনি আর মাত্র একটা লাইন পড়লে তো হয়ে যেত মানে আপনি তো একদম শেষ মানে একদম শেষ ইবাদতটা পড়েছেন শেষ লাইনটাকে বাদ দিয়েছেন কেন দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাল্লাহ বলেছে জি হ্যাঁ এটা একই কি নামাজের জন্য তারপর ইমাম আহম্মেদের মত কি রায়টা কি তারপরে মতটা বর্ণনা করা হচ্ছে যে এতদা সত্ত্বেও ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাহুল্লাহ ইমামের পেছনে সুরা ফাতে পাঠ করাকে পছন্দ মনে করতেন এবং এটা তরক করে ছেড়ে দেওয়াকে তিনি নিষেধ করতেন মানে এই বিষয়টাকে তিনি নিষেধ করতেন যে না কেউ যেন ছেড়ে না দেয় এই বিষয়টি তো আপনি এমনটা কেন পড়লেন না ইমাম আহমেদ বিন হাম্বাল এই কলটা কেন পড়লেন না আর হানাফিদের রসুলের গ্রন্থে এবং বিভিন্ন গ্রন্থে মজুদ আছে শারহু মা আনিল আসারে কথা মজুদ আছে পৃষ্ঠ নম্বর তেরো তেইশ এবং নব্বই নম্বর পৃষ্ঠায় যে কোনো ব্যক্তি যদি কোনো কল বর্ণনা করে আর তার আমল যদি কলের পরিপন্থী হয়ে যায় তাহলে আমলটা প্রাধান্য পাবে তো ইমাম আহম্মদ বিন হাম্মল রহমল্লার কল যদি এটা এটা ধরে নিলাম যে তিনি বলেছেন এটা এক একই নামাজিদের জন্য কিন্তু তার আমল কি তার ফতোয়া কি তার মাঝাবের ফতোয়া কি তার মাঝের ফতোয়া ইমাম পেছনে মুক্ত সুরাতুল ফাতেহা পড়বে তো হানাফিদের ওসুল অনুসারে এই ইমাম আহমেদের আমলটা অতএব তার এই যে শেষ সিদ্ধান্ত এটা প্রাধান্য পাবে যে ইমাম পেছনে মুক্ত সুরাতুল ফাতেহা পড়বে সুনান তিরমিজি যেখান থেকে আপনি দলিল দিয়েছেন ওখানে মজুদ আছে মাত্র একটা লাইন যদি পড়তেন তাহলে মানে এই খ্যানতটা দরকার কি ছিল ইমাম আহমদের সম্পূর্ণ রায়টা পড়তে পারতেন ইমাম আহমেদের মত কি তার মাঝাবের মত কি আপনি নিজের টুক শুধুমাত্র বের করে নিলে টুক করে কেটে এটা একজন আলেম কিভাবে করে এটা উচিত নয় এটা আপনাদের খেয়ানত আমি এটার আপনাকে দলিলটা আগে স্ক্রিনশটটা দেখিয়ে দিই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যে দার্সে তিরমিজি থেকে আচ্ছা আমি দেখানোর চেষ্টা করছি এই যে সুনান তিরমিজি আরবি দার্সের তিরমিজি জাস্টিস তাক উসমানি বলতে পারবেন না যে আল হাদিস লামাজাবি আরবি জানে না বাংলা জানে না এইসব বলে মানে ফাঁকরাবাজি করে কোনো লাভ নেই পরিষ্কার দেখেন শেষ তিনটে লাইন পড়েন যে লাসালাত আলিম আল্লাহ ইকরাবি ফাতেদের কিতাবের ব্যাখ্যা দিয়েছেন যখন মুসল্লি একা হবে তার শর্তে ইমাম আহমেদ বিন হাম্বল রহমুল্লাহ ইমামের পিছনে কিরত পড়াকে পছন্দ করেছেন এবং ইমামের পেছনে হলেও ফাতেহা তরক না করার বিষয়টি অবলম্বন করেছেন স্পষ্ট তিন তিনমিজি থেকে আমি আপনাকে দেখালাম দ্বিতীয় খণ্ড একশো ছয় পৃষ্ঠা তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাকে দেখালাম যে বিষয়টি তিনি মূলত নিজের যতটুকু দলিল তিনি ততটুকুই নিয়েছেন আর বাকিটুকু তিনি ছেড়ে দিয়েছেন আর একটা লাইন পড়লে তো আহলাদেশের যেই মানে আহলাদেশের পক্ষেও যে ইমাম আহমেদ বিন হাম্মাল কথা বলেছে এবং তার চূড়ান্ত শেষ সিদ্ধান্ত যে আহ্লাদেশদের সঙ্গে আছে এটা আপনি কেন হজম করে ফেললেন এটা হজম করা আপনাদের উচিত হয়নি এক তার মানে গেল প্রথমত ইমাম আহমেদ বিন হাম্মাল রহমাল্লার কল সুপ্রস্ততা মন্ডলী আপনারা দেখে নিতে পারেন আপনারা ইসলামিক ফাউন্ডেশন সোনার তিরমি থেকে দেখে নিতে পারেন আরও যা আছে যে কোনো অনুবাদ দেখতে পারেন যে কোনো আরবি দেখতে পারেন আমার কাছে ল্যাপটপ ছিল আমি কানেক্ট করতে পারলাম না মানে স্ক্রিনটা দেখাতাম তাহলে যে শেখ সোহাবার নতের ইবারত মজুদ আছে আলবা নাসুদ্দিন আলবানি তাহাকিক সোনান তিরমিতে মজুদ আছে এমনকি তিনি যেটা পড়েছে ওখানে মজুদ আছে কিন্তু তিনি ওটাকে হজম করে ফেলেছেন আশ্চর্য হয়ে গেলাম দুই নম্বর পয়েন্ট তিনি বলেছেন যে সুফিয়ান ইবনু ওয়াইনা রাহেমাহুল্লাহ আল মুতাফা একশো আটানব্বই হিজরি মতন্ত্র একশো সাতানব্বই তিনিও নাকি বলেছেন যে লাসাল্লাহ আলিম আল্লাহ ইকরাবি ফাতেহাতিল কিতাব এই হাদিসটা সুরফাতে ছাড়া নামাজ হবে না এই হাদিসটা নাকি একাকি নামাজিদের জন্য আর এই কথা নাকি শোনান আবুদাউদের আটশো বাইশ নম্বর হাদিসে আছে তিনি ইবারত পড়েছে আপনারা দেখেছেন আপনাদেরকে শুনেছি এটা সম্পূর্ণ ধোকাবাজি মিথ্যা কথা বলেছে সুফিয়ান ইবনু ওয়াইনা এই সুফিয়ান বলতে অনেক সুফিয়ান সাউরিকে নাই এই সুফিয়ান সাউরি না এটা সুফিয়ান ইবনু ওয়াইনা হল একশো সাতানব্বই অথবা একশো আটানব্বই তিনি মৃত্যুবরণ করে তো এই সুফিয়ান ইবনু ওয়াইনা রেহমাহুল্লাহ তিনি লাস সালাত লিমাল্লাম ইকরাবি ফাতেহাতিল কিতাব এই হাদিসে তিনি এই কমেন্ট করেননি আপনি বললেন যে এই হাদিসের ব্যাখ্যাতে সুফিয়ান ইবনু ওয়াইনা একই ব্যাখ্যা করেছে তিনি বলেছেন এটা এক এক নামাজিদের জন্য মিথ্যা কথা এই হাদিসে বলেনি সুফিয়ান ইবনু ওয়াইনা রহমাল্লাহ সুফিয়ান যে হাদিসের উপরে তিনি বলেছেন একাকি নামাজের জন্য সে হাদিসের কি শুন আবু দাউদ পাঠক আপনারা যে কোনো বাংলা থেকে দেখে নিতে পারেন উর্দু দেখতে পারেন আরবি দেখতে পারেন যে কোনো নুস্খা থেকে দেখে নেন শোনান আবু দাউদের আটশো বাইশ নম্বর হাদিস আছে যে উবাদা বিন সামিদ থেকে বর্ণনা লা সালাত আলিম আল্লাম ইকরাবি ফাতেহাতিল কিতাব ও ফাসিদান যে ব্যক্তি নামাজের সালাতুল ফাতেহা পড়লো না এবং ফাসিদান অতিরিক্ত বললো না তার নামাজ হলো না এই হাদিসটাকে নিয়ে আসার পরে ইমাম আবু দাউদ তিনি সুপিয়ানের কল নকল করেছে যে এই কলটা মানে এই হাদিসটার কমেন্টারিতে সুপিয়ান বিন ওয়াইন রেমাহল্লা বলেছে যে ব্যক্তি সুরাতুল ফাতে পড়লো না এবং অতিরিক্ত একটি কিরাত করলো না তার নামাজ হলো না এই হাদিসের ব্যাখ্যা কে করছে সুপিয়ান ইবনু ওয়াইনা তিনি বলছেন এই হাদিসটা একাকি নামাজিদের জন্য আর আপনি একটা মিথ্যা কথা বলে দিলেন যে রাসালাত তালিম আল্লাহ ইকরবি ফাততুল কিতাবের উপরে এই কমেন্টারি আছে বা এই হাদিসের ব্যাখ্যাতে সুফিয়ান ইবনু ওয়াইনা এই ব্যাখ্যা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা এই হাদিসে তিনি এই ব্যাখ্যা করেননি তিনি করেছেন যে ব্যক্তি নামাজের সুরা ফাতে পড়লো না অতিরিক্ত একটি কিরাত করলো না অতিরিক্ত কিরাতের হাদিসের কমেন্টেতে সুপিয়ান এই মন্তব্য করেছে যে শোনেন আবু দাউদে আপনি নিজেই ইবারত পড়েছেন কিন্তু আপনি ওটার বাংলা অনুবাদ করেননি মানুষকে ধোকা দিয়েছেন আপনি নিজে ফাঁস ইদান এই শব্দটা পড়েছেন পড়ার পরে আপনি বলেছেন যেটা একাকি নামাজিদের জন্য সুপিয়ান বলেছে তো এটা কি ফাঁস ইদানের হাদিসের সঙ্গে যুক্ত লাসলাতা লিমাল্লাম ইকরবি ফাতিতুল কিতাব এর সঙ্গে যুক্ত নয় যে হাদিসে ফাঁস ইদান আছে ওটার ব্যাখ্যাতে সুপিয়ান ইবনু ওয়াইনা রহমল্লা এ ব্যাখ্যা করেছে আপনি সম্পূর্ণ খুব মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি ভাষায় আপনি একটা মিথ্যা মানুষের সামনে প্রকাশ করেছেন সুফেন ইবনু ওয়াইনা রহমাল্লার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন এবং হাদিসের ইবারতকে আপনি বাংলা অনুবাদ করেননি আর ওটাতে আপনাকে দেখালাম যতটুকু দরকার আপনি ততটা নিয়েছেন আসেন আমরা এটারও আরবি স্ক্রিনশটটা দেখিয়ে দিই এ হচ্ছে আমাকে সোনান আবু দাউদ দারুসালাম থেকে ছাপানো হয়েছে এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম খণ্ড হাদিস নাম্বার আটশো আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে এই বিষয়টা তিনি যে কোন হাদিসের উপরে কমেন্ট করেছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি যে হাদিসটা পড়েছেন ওটাই হাদিস নম্বর আটশো বাইশে আছে দারুসালাম থেকে ছাপানো আপনাদেরকে দেখাই স্ক্রিনটা সুনান আবু দাউদ দারুসালাম থেকে ছাপানো আটশো বাইশ নম্বর হাদিসের শেষে দেখেন কি আছে কাল নবী সাল্লাহ সাল্লাম লা সলাত আলিম আল্লাম ইকরবি ফাতেহাতিল কিতাব ফাস ইদান কলা সুফিয়ান আলি ইমান ইউসাল্লি ওহাদা মানে এখানে স্পষ্ট তিনি কোন হাদিসে পরে বলছে যে কলা সুফিয়ান লিমান ইউসাল্লি ওহাদা যে এটা এক একে নামাজের জন্য এখানে ফাঁসিদান শব্দটা মজুদ আছে যে ফাঁসিদান যে যে ব্যক্তি সুরাতে মানে সাহলাতে সুরাতুল ফাতেহা পড়লো না এবং অতিরিক্ত ফাঁসিদান এই হাদিসের কমেন্টারিতে সুপিয়ান ইবনু উয়াইনা রহমাহুল্লাহ ইমাম আবুদাউদ রহমুল্লাহ এই কলটাকে নকল করেছেন আর আপনি বলে দিলেন যে লাহ সালাত আলী মাল্লা মিক্রবি ফাতেদুল কিতাবের ব্যাখ্যাতে সুপিয়ান ইবনু ওয়াইনা এই ব্যাখ্যা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এটা ধোকাবাজি করেছেন আরবি ইবারত পড়েছেন কিন্তু বাংলা না করে মানুষকে ধোকা দিয়েছেন এটা উচিত না একজন আলমের মানে আপনারা খেয়ানত কেন করবেন নিজের মাঝের পক্ষে দলিল পেশ করবেন করেন আপত্তি নেই কিন্তু হাদিসের দলিল খণ্ডন করতে গিয়ে আপনি খেয়ানত করবেন দুটো দলিল দিয়েছেন দুটোতে খেয়ানত একটাতে প্রতারণা করেছেন সুবেন বিন উনায়ে যে কথা বলে দিই আপনি সে কথা তার হাদিসের মধ্যে লাগিয়ে দিয়েছেন এক হাদিসের ইবারত আর এক হাদিসের মধ্যে লাগিয়েছেন এটা আশ্চর্যকর বিষয় নয় আহলে হাদিসদের দলিল খণ্ডন করতে সে নিজে মিথ্যাচার করছেন এগুলো একজন আলেমের জন্য উচিত নয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সুরাপুতুল ফাতে ইমার পেছনে আপনারা পড়বেন এটাই জামহুরদের মত এ বিষয়ে পরে আমার একাধিক আলোচনা আছে আপনারা ইউটিউবে চলে যান লিখবেন বিরাদা রাহুল হোসেন তাহাকিকি মাজলিস মাসালা চার পাঁচ ছয় প্রায় ছয় ঘন্টার আমার আলোচনা আছে আপনারা ওখান থেকে শুনে নিতে পারেন আর তারা যে দুটো অভিযোগ করেছে যে ইমাম আহম্মদ বলেছে যে এটা একাকি নামাজিদের জন্য কিন্তু ইমাম আহম্মদ রহমহল্লার শেষ কলটা মজুদ আসা তিরমিজিতেই যে তারপর তিনি সেরা ফাতিয়া পড়ার পক্ষে ছিলেন এবং তিনি বলেছেন এটা যেন কেউ তরক না করে কেউ যেন ছেড়ে না দেয় পরে এটাই ইমাম আহমেদের রায় দুই নম্বর সুফেন ইবনু ওয়াইনার রেহমহল্লা তিনি বলছেন যে ব্যক্তি ফাতিয়া পড়লো না অতিরিক্ত নামাজ মানে অতিরিক্ত একটা কিরাত করলো না তার নামাজ হলো না এই হাদিসের ব্যাখ্যা কি সুফিয়ান বলেছে যে হাদিসটা একাকি নামাজিদের জন্য দেখুন আমাদের ওই হানাফি দেবন্দি ভাই দলিল তাদের বানাতে গিয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ দলিলটা আমাদের বানিয়ে দিয়েছে আসলে দলিলটা আমাদেরই আমাদের পক্ষে আছে ওদের বিপক্ষে চলে গেছে তারপরে বলবো ইমাম আবুদাউদ্দ রহমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করে দুইশো দুই হিজড়িতে সুফিয়ান ইবনু ওয়াইনা রহমাল্লাহ মৃত্যুবরণ করে একশো সাতানব্বই একশো একশো আটানব্বই ইমাম আবুদাউদের সঙ্গে সুফিয়ানের সাক্ষাৎ হয় নাই তার মানে এই বর্ণটা মুনকাতি তার মানে এটা ইমাম আবুদাউদ থেকে মানে তিনি তো শ্রবণ করেন নাই তার সঙ্গে তো সাক্ষাৎ হয় নাই কেন ইমাম আবুদাউদ জন্মগ্রহণ করছে দুশো দুয়ে আর সুফিয়ান মৃত্যুবরণ করছে একশো সাতানব্বই বিচ্ছিন্ন সনদ এনকাতা আছে এটাকে তিনি গোপন করেছেন তো যাই হোক আপনি যেদিকে যাবেন এই দলটা কোনোভাবেই আপনাদের না যেদিকে ঘুরে ফিরে আসবেন এটা আহলে হাদিসদের দলিল তা আহ্লাদেশের দলিলকে খণ্ড করতে আসেন না আর খণ্ড করবেন করেন কিন্তু এই খিয়ানত মিথ্যাচার অপব্যাখ্যা এক হাদিসের ইবাদত চুরি করে আধা এক হাদিসে লাগিয়ে দেওয়া ইমামদের কলকে চুরি করা এইভাবে চুরি টুরি করেন না অর্ধেক চুরি করেন না সম্পূর্ণ পড়ে শুনিয়ে দেন মানুষকে হক মানুষ দেখবে বুঝবে আপনার কথা শুনবে আমাদের কথা শুনবে এটা স্পষ্ট প্রমাণিত যাই হোক মানুষের তালাসনের কাছে দোয়া এ প্রার্থনা তালা যারা এবং খিয়ানত করছে হাদিসের ইবাদত চুরি করছে এক ইবারত আর একটা মধ্যে লাগিয়ে দিয়ে নিজেদের দলিল মজবুত করার চেষ্টা করছে আল্লাহ তালা এইসব কটু কৌশল থেকে আমাদেরকে হেফাজত করে সকলে পড়ি আল্লাহ আমিন এ দোয়া হে দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু